গুড মর্নিং গুড মর্নিং আজকে একটু কলকাতায় যাচ্ছি ভাবছি ওটাই আজকে ধাপাতেও একটু যেতে হবে তো ওটাই ভাবছি ধাপা যাবো ফার্স্টে নাকি পাভেলদের বাড়ি সাঁতরাগাছি আগে যাব তো বেসিক্যালি আজকের ওয়েদারটাও সেরকম একটা খুব একটা ভালো নয় কখনো রোদ কখনো মেঘ ফার্স্টে বাইক সার্ভিস করাবো দুপুরবেলা ভেবেছিলাম আল্ট্রাসোনোগ্রাফি করাবো যেহেতু আমার কিডনিতে একটা স্টোন ধরা পড়েছে তো ভেবেছিলাম ওটা করাবো কিন্তু দুপুরবেলা মনে হচ্ছে আজকে আল্ট্রাসোনোগ্রাফি করাটা হবে না তো দেখি দুপুরের কি প্ল্যান যদি কোনো প্ল্যান না থাকে তাহলে সার্ভিস সেন্টারেই বোর হয়ে কাটিয়ে ফেলতে হবে পুরকের প্ল্যান হচ্ছে কাল একটা প্রো এক্সপির একটা একাডেমি রয়েছে তো সেখানে আমরা অনেকেই যাচ্ছি তো আমি ভাবলাম একবারেই কাজটা মিটিয়ে ফেলি আবার একদিন সিঙ্গুর যাব একদিন কলকাতা যাব না ওই ওটা ওই জিনিসে না গিয়ে ডাইরেক্ট আজকে সার্ভিসিং করিয়ে কালকে একদম প্রো এক্সপির একাডেমি সেরে তারপরে কালকেই দুপুরেই বাড়ি ফিরে আসব আশা করা যাচ্ছে দুপুর এই যে হচ্ছে রানাঘাটের বিশ্ববিখ্যাত জ্যাম আজকে মেবি ট্রেন ট্রেন সবই বাতিল আছে যে কারণে রাস্তায় এত ভিড় ঠিকঠাক করে নিয়ে আসার গাড়িতে প্রবলেম একটাই হচ্ছে যে ভাইব্রেশন এসছে একটু হালকা ভাইব্রেশন আসছে আর মোবাইলটা হয়তো চেঞ্জ করতে হবে কারণ চার হাজার সাড়ে চার হাজার কিলোমিটার চলে গেছে গাড়িটা মোবাইল চেঞ্জের পর থেকে এখন বাজে নটা কুড়ি আর আমি ক্রস করলাম কল্যাণী এক্সপ্রেসের যে জায়গাটা সেই জায়গাটা এখন এগোচ্ছি আজকে আমঘাটা হয়ে চলে যাব কারণ আমঘাট আমঘাটার রাস্তাটা টোটাল কমপ্লিট করার পর এখন উঠে এসছে এই বারাসাতের এই রাস্তাটায় এই রাস্তাটাও ভালো করে দিয়েছে ডবল লেন করে দিয়েছে পুরো একটু খাবো সকালবেলা যেহেতু খেয়ে বেরোয়নি বাড়ি থেকে বা বিরোহিতেও আজকে দাঁড়ায়নি আজ ভেবেছি একটু বারাসাতের ওই মৌচাক মৌচাক বলে সামথিং কিছু একটা আছে ওখানটায় খাবো ওখানটায় লাস্ট টাইম খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল অ্যাকচুয়ালি যে কারণে আমি আবার যাচ্ছি ওই জায়গাটাতেই খাওয়া দাওয়া তো হয়ে গেল বেশি খাইনি মাত্র একটা পরোটা খেয়েছি আজকে গরমে নাজেহাল অবস্থা বাঁদিকে ঝিলটা দেখো কত সুন্দর এখন প্রায় ছটা বাজতে গেল ছটা বাজতে দশ মিনিট বাকি আর এখন যাচ্ছি হচ্ছে হাওড়া পাভেলদার বাড়ি যাব এখান থেকে তেলও নেই তেলটা ভরাতে হবে আর আজকে সার্ভিসিংয়ে মেন খরচ হলো ক্লাচ প্লেটটা পাল্টাতে হলো কারণ ক্লাচ প্লেটটা আমার প্রায় শেষ মানে জ্বলেই গেছিলো বলতে গেলে তাও পুরো নয় কিছুটা সাড়ে বাইশ হাজার কিলোমিটার চললো গাড়িটা তো কাজ ক্লাচ প্লেটটা বললো অনেকটাই চলে গেছে যাই হোক দেখা সন্ধেবেলার আইটিসিটাকে দেখো ভাই খাতারনাক জীবন একদিন না একদিন তো আইটিসিতে ঢুকবই যেদিন অকাত হবে ও এই সন্ধে বলো রাত বলো এই সময়টা কলকাতাটাকে এত সুন্দর লাগে না অনেক অন্যান্য বড় বড় সিটিকে এত সুন্দর লাগে না তো ফিলিং আসে এই টাইমে কলকাতায় বাইক চালানোর যাই না সবার আছে কিনা তবে আমার আছে আমরা এদিকে দুই ভাই দাদার সাথে হঠাৎ করে আড়াপ হলো আগেও গ্রুপে কথা হয়েছে দাদাও সার্ভিসিং সেন্টার এসেছিল আমি তো ছিলাম ব্যাস জমে ক্ষীর ব্যাপারটা পুরো দুজন মিলে একদম টানার টান লাগছে ও চলো কালকে দেখা হচ্ছে তাহলে টাটা একদম একদম সামনে দ্বিতীয় হুগলি সেতু অ্যান্ড উই আর কামিং ও কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় দারুন দারুন ও ভাই অনেক কষ্ট করে নবান্ন বাস টার্মিনাসে এলাম এই ফ্লাইওভার উপরে ফ্লাইওভারে অন্তত দুবার ঘুরপাক খেয়েছি যে বাস টার্মিনাস যাবো কোন দিক দিয়ে তারপরে এক ভদ্রলোক বললেন যে ডান দিকে চলে যাও নিচে নেমে চলে আসলাম এখন পাবেলদাকে কল করেছি পাবেলদা আসছে এখানে তারপরে যাব তবে পাবেলদার বাড়ি যাওয়াটা একটা সত্যি ভুল ভুলাইয়া কাজ হয়ে দাঁড়িয়েছে এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো সোজা যাচ্ছি এখন পার্ক স্ট্রিট কেটিএম পাভেলদার বাড়ি থেকে হল এখন হাওড়া থেকে যাচ্ছি ওদিকেই আবার যাচ্ছি কিন্তু আবার ঘুরে এদিক দিয়ে ডানকুনি হয়েই যেতে হবে সবাইকে তাহলে তোমাদের বললাম যে রাত্রেবেলা ভালো লাগে এটা ওটা তবে এই টাইমটাও কিন্তু খারাপ নয় সকালের কলকাতার একটা আমেজ ময়দানের পাশ দিয়েও ভিক্টোরিয়াটাকে কি লাগছে ভাই তো সকালবেলায় সবাই চলে এসছে একদম ওই পাশে দেখা যাচ্ছে কেউ এক্সারসাইজ করছে কেউ খেলাধুলো করছে ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় মনে হয় ওখানে পৌঁছানোর কথা ছিল সকালে একটু ব্রেকফাস্ট দিয়েছিল মিয়া মোড় থেকে একটা প্যাকেট করে তিনটে জিনিস ছিল এখন খেয়ে ফেয়ে রেডি আমরা এখন শুধু যাওয়ার অপেক্ষায় আছি হাই রোডে বিভৎস গরম লাগছে अब तो जाना पड़ेगा रे बाबा अभी तो जाना पड़ेगा গিয়েছিলাম তার স্ত্রীতে কারণ পাভেলদার বাড়ি হাওড়ায় তো আমাকে আমাদেরকে হাওড়া হয়েই যেতে হবে মূর্তি আলাদা বন্ধু আর সাথে যদি এরকম পার্টনার্স থাকে জানি লাইভ ব্রো আজকে ফার্স্ট যাচ্ছি আমি অ্যাকচুয়ালি প্রো কেটিএম এক্সপির কারণ এর আগে বাকিরা অনেকেই আছে যারা আগেও এসছে তবে আমরা তিন চারজন এমন রয়েছি যারা এই ফার্স্ট টাইম প্রো একাডেমিতে যাচ্ছি তো জানি না এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথেও তোমরা জাস্ট দেখো ভিডিও হাইওয়েটাই আমরা ফার্স্ট টাইম কারণ আমাদের এই দিকে এই দিক দিয়ে বর্ধমান যাওয়ার কোনো মানে হয় না কোনো দিন কারণ কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার ডাইরেক্ট রুট রয়েছেই তো সেই কারণেই এই রোডের এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম হতে চলেছে চলে এসছে একজন মেবি চলেও এসেছে এটা সাহিল হবে প্রবাবলি কোথায় রাখবো যেটা বলছিলাম আমরা প্রো এক্সপির এখানটায় চলে এসেছি চারিদিকে পুরো একদম করা আছে ট্র্যাক মতো তো অফ রোড ট্র্যাক সবই আছে এখানে গাড়ি রয়েছে গাড়িগুলো আমার পিছনে দেখতে পারো আমরা বেশি জন আসিনি যে কজন এসেছি সেই কজনেরই গাড়ি রয়েছে চারকলদা সবে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাডভেঞ্চার গ্রুপ থেকে আমিও আছি অয়ন্দা আছে চারকলদা আছে তো বেশ ভালো লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চলেছি দেখি কেমন লাগছে তো জানাচ্ছি সবই তোমাদের প্রত্যেকটা ট্র্যাকই দেখাবো এখানটা মেবি অফ রোড ট্র্যাক হবে ওখানটায় পিলারের ওপর দিয়ে চালানো হবে এই সেই হবে চলো করতে হবে মজা হবে পড়ে গেলে পড়ে যাব কিন্তু করতে হবে আমাদের যেতে বললো নাকি না না ওয়েট ওয়েট আচ্ছা আরো করবে কি করে It's a very good saying. The reason, what did you learn from your mistake? now? So right over there, uh, when I stopped giving throttle like like this, I gave like this. Why did you give like that? Because I thought uh, it was logging down, like it was. No. So what you did, you went with the right amount of throttle. The moment, even before the front tire touching on the top, you put your body weight, weight in the back. Okay. So the moment you shifted your body weight, hmm. you pulled the throttle. Throttle, okay. What yeah. happens? Hmm. hmm. Okay. Yes, got it. Do it again. Oh, nice. Okay এবার আমার যাওয়ার পালা ওকে যদি গাড়ি উপরে উঠে বন্ধ হয়ে যায় তখন কিভাবে আবার রিকভার করা যেতে পারে so let's see and I'll show you what is the end result. Okay. Okay. Okay. So now, so how much how much class do you want me to apply? Hmm. Is, is it in gear? Yeah, it is in gear. I've stalled it in gear. Okay. No brakes. Okay. Then like releasing the clutch. make sure if it is if the incline like this hmm. if you think you can get off from the bike you can always do that as well if not always lean the bike towards your left okay yes okay always towards the left left and we call something called as compression compression braking and compression clutching clutching okay okay when i say compression so what do you do compression you slowly Good. compress okay yes yes same way see hmm okay yes yes, yes. but make sure you are leaning the bike towards the left left why it is that like okay when you're doing it on the right the exhaust weight is on the right right yes yes it will pull the bike down down here you're making the exhaust go on the opposite side hmm so that it's giving you more support. Support shoot Perfect point. চলো Fingers. এবার নামাতে হবে Yeah, yeah you have a little bit of grip. হ্যাঁ Now pinch the clutch. Just one finger yes, yes, yes, yes. Don't lean the bike towards the right. Okay towards the left Huh. Okay When when you come too much, use the rear brake. Okay. Yeah. Okay. Yeah. Easy. Yes. Easy. Yeah. Nice man. Easy. This is fun. Exactly. If in case you have a helping hand, hmm. these are a little heavier bikes, you will need a helping okay. hand. Yeah. Handlebar, hmm. lift the bike. Never use the brakes when oh. you're lifting. Okay. No matter even if the bike moves back, it will not move back more than 4 to 5 inches. Okay. So do not panic. Hmm. And with panic, don't go with the clutch. Clutch Okay? Hmm The brake, the front will start. Slide So rather let the rear rear tire slide. Hmm. It is still safe. Okay So what you're going to do now is same. While sitting on the bike, you did the compression clutch. Hmm Yeah, you do the same. Yes point এখন আমি নিজে বাইকটা একটু ফেলবো ফেলে গাড়িটা দাঁড়িয়ে তুলবো See, that was you panicked and you yes. were still engaging the clutch. Why you want to stop there? Let go of the clutch. The bike will stop automatically. Don't panic and use the clutch. Okay. And again, you're using the clutch with all the four fingers. You're putting all your energy. There. Energy there. Yes. Ah. Now, first. Okay. number one, what do you do? No. Rule number one, what do you do? Step one. Oh, sorry. Turn off the bike. Yes. Yes. Then? Sure you're not injured? No, I'm not injured. No, real time scenario. Oh, acha. <laughs> First thing, you have to make sure you're not injured. Check yeah. yourself hmm. and then go. Okay. Lift the bike. Okay, left. where are you supposed to be? Hip. Go front. Front. Yeah. Okay. Lean the bike. no handle lock. Okay. Lean the bike more. Yes. Use the clutch. No brake. Okay. Ah, clutch. Clutch. See, that was too much of clutch. Yes. Compression clutch. Okay. Okay. You just pinch the clutch. Okay. It was too much. Of too much clutch. Yes. Wonderful. Thank you. Clutch. Yes. Perfect. Perfect. Perfect. Perfect. That's okay. Lovely. এটা খুব চাপের মনে হচ্ছে আমার যাই না লেটস ট্রাই ওকে তো এখন এই সামনে পোলটার উপর দিয়ে চালানো হবে আর দাদা বললো যখনই দুটো পোলের মাঝখানে চাকাটা পড়ে যাবে তখন কিল সুইচটা অফ করে দিতে হবে তো এখন একটু রেস্ট টাইম দশ মিনিটের জন্য অনেকক্ষণের কাজ হয়েছে এখন রেস্ট করছি ঘেমে অবস্থা ফুল কাছে কাঁচাল হয়ে গেছে এখন সবাই বসে আছি চারকোল্লা বোলপুর বয় তো আমরা এখন প্র্যাকটিস করছি পাথরের ওপরে হেভি মজা হচ্ছে দারুণ মানে সব ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে মানে অনেকেই ভাবো যে হ্যাঁ ঠিক আছে করতে পারি বাট আমিও ভাবতাম হ্যাঁ দাঁড়িয়ে চালাতে আমিও পারি ভাঙাচোড়ায় বাট সেটার প্রপার ওয়েটা আজকে জানলাম গো দাদার সাথে বেরোলাম আমরা আমি চড় করলাম আমরা আমি আর পিছনেই দাদাটা আছে দারুণ মজা হয়েছে দারুণ ফিলিং হলো কারণ অনেক কিছু শেখা যাচ্ছে যেমন বাইক চালানোর ছোটোখাটো টিপস আছে কিংবা তুমি স্যাডলিং করছো কিংবা যা যাই হোক না তো এখন খাওয়া দাওয়া চলছে লাঞ্চের জন্য দিয়েছে চারগোল বাবা অয়ন্দা হ্যাভিং লাঞ্চ তো বেসিক্যালি এখন রেডি বেরোনোর জন্য পিছনে দাও রেডি হচ্ছে তো সবাই রেডি হয়ে গেছি জাস্ট এখন বেরিয়ে যাব বাইকটা এখানে রয়েছে রোদের মধ্যেই ছিল কিছু করার নেই তো যাই হোক গোপ্রতে দেখা হচ্ছে চলো চার করলে চলো এবার বাড়ির উদ্দেশ্যে ঘড়িতে দেখাচ্ছে তিন ঘন্টা লাগবে এখন তিনটে বাজে দুপুর তিনটে ও হাওয়াটা খেয়ে যা শান্তি পাচ্ছি বড়স অসম্ভব সুন্দর শান্তি পাচ্ছি Everyone তো আমাকে এখান থেকে বাঁদিকে দেখাচ্ছে দিকে চন্দননগর সোজা শ্যাওড়াফুলি তো এই রাস্তাটা সোজা গেলে ওল্ড দিল্লি রোডে ঢুকবে বাট অনেকটা পিছিয়ে এর থেকে লেফট সাইড নিয়ে নেওয়া অনেক বেটার ওকে তার মানে সোজা গেলে শেওড়াফুলি হয়ে ওল্ড দিল্লি রোডটায় উঠতো আমরা লেফট সাইড নিয়ে নিলাম চন্দননগরের দিকে এটা গ্রামের রাস্তা বাট ভালো তুলনামূলক অনেক ভালো রাস্তা কারণ ভাঙাচোরা সেরকম নেই আর আমি যাচ্ছি যেহেতু দুপুর সবে তিনটে দশ তো এই যে চলে এসছি ওল্ড দিল্লি রোড ব্যাস একদম শর্টকাট রাস্তাটা চেনা থাকলো লাভ হবে লাভ হবে ওইদিকে যেতে বেরোলে কত ধরনের মানুষের সাথে পরিচয় হয় কেবলই একজন বহরমপুর যাচ্ছেন অ্যাকচুয়ালি বাইক নিয়ে বুলেটে আর কি একটু বয়স্ক আমার বাবা বয়সী হবে কথা বলতে বলতে সিগনালই ক্রস করে ফেলছিলাম সিগনাল এই রাস্তাটায় একটাই সমস্যা একটু সিগনাল আছে দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ? দুজন মিলে অজানা মানুষের সাথে রাস্তায় বেরিয়ে পরিচয় একসাথে ফিরছি আলাদাই কত শটে চলে এলাম ওই ইয়েটা হেভি ছিল যখন ওখান থেকে বেরিয়েছিলাম মানে গ্রাউন্ডটা থেকে তখন আমাকে দেখাচ্ছিল তিন ঘন্টা কুড়ি মিনিট নিতে যা মজা লাগে রাস্তায় আর একজনের সাথে আলাপ হলো আজকে মানে দিনটা শুধু এরকমই যাচ্ছে ঠিক আছে বন্ধু ভালো হয়েছে আর একজনের সাথে দেখা রাস্তার ধারে দাঁড়িয়েছিল ইয়েস দি অ্যাডভেঞ্চার চো টেনে নিলাম দলে কৃষ্ণনগরই যাচ্ছে একসাথেই যাব একই এলাকায় আমাদেরই এলাকা কি কি শেখালো আমাদের বা ট্রেনিং দিল বা বলতে পারো যেগুলো মজা হলো আমরা করেছি খুবই মানে দুর্দান্ত মস্তি হয়েছে মানে সাধারণভাবে আমরা যেগুলো মানে ধরো পাওয়ার স্লাইড করা এটা ওটা এই ধরনের জিনিসগুলো কি মানে ইচ্ছে থাকে সবারই বাইক কিনে বিশেষত অ্যাডভেঞ্চার বাইক কিনে সেগুলো শেখার করার তো সেই জিনিসগুলো আজকে মোটামুটি একটু ট্রেনিং হলো ফার্স্টে তো গেলাম ফার্স্টে গিয়ে শেখালো হচ্ছে হিল ক্লাইম্বের সময় কি কি করা উচিত গাড়িতে যেমন কি গাড়ি পড়ে গেলে কিভাবে তোলা উচিত হেমবে তর উঠতে গিয়ে স্টার ছেড়ে দিয়েছে অনেকেরই হয় যেটা ক্লাচ কম্বিনেশন ঠিকঠাক রাখতে পারে না বলে তো স্টার্ট ছেড়ে দেয় অনেকের গাড়িটাকে কিভাবে নিচে সমতল জায়গায় বা সেরকম জায়গায় নামানো যায় সেটা শিখিয়েছে যাদের ভালো লাগবে জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে কারণ আমরা যারা যারা গেছিলাম আমি চারকলদা অয়নদা আরও অনেকে নানান জায়গা থেকে এসেছিলো তো সবার সাথেই আলাপ হলো সবারই ভালো লেগেছে কারণ এত সুন্দর পাঁচশো টাকায় নেয় মাত্র রেজিস্ট্রেশন ফিজ তোমার পাঁচশো টাকার মধ্যে সকালের ব্রেকফাস্ট রয়েছে দুপুরে লাঞ্চ রয়েছে প্লাস এত দুজন ইনস্ট্রাক্টর থাকেন দুজন পথে চলতে চলতে বাইকিং কমিউনিটি এরকমই একটা ব্যাপার দুজন অজানা দাদাদের সাথে আলাপ হয়ে গেল এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি আর সানসেট আচ্ছা একটু একটু একটু আলাপ হয়ে যাক একটু আলাপ হয়ে যাক এটা আমাদের বুড়ো কাকা রাইডার মুর্শিদাবাদ মানে এনার বাড়ি অনেক জায়গায় হাওড়াও আছে দমদমও আছে মুর্শিদাবাদেও আছে হ্যাঁ। পরিচয় আমার নাম চিরঞ্জীব গাঙ্গুলি কি নিজের পরিচয় দেবো এদের সঙ্গে আলাপ করলাম বুড়ো বয়সে আমি চালিয়ে যাচ্ছিলাম এ ধরে ধরলো কি চালাচ্ছ চলো তোমার নাম হ্যাঁ আমি দেব গোস্বামী দেব গোস্বামী হ্যাঁ আমার বাড়ি দমদম কিন্তু এখন যাচ্ছি আমি আপাতত কৃষ্ণনগর একই জায়গায় যাচ্ছি সবাই ফিরছি এই বিশ্ববিখ্যাত এই রোডের যে জ্যামটা নবদ্বীপ গেটের সেই গেটের জ্যামটায় ফেসে আছি এই জ্যামটা যদি ঠিকমতোভাবে মুডের হিসেবে লেগে যায় না ভাই এইটুকু এলাকা যেতে মিনিমাম আধ ঘন্টা টাইম লাগে এটা হচ্ছে বর্তমান হাইওয়ের অবস্থা কিছু দেখা যাচ্ছে না শোনা ব্রেক মারিস না ওইভাবে ভিডিওটা এখানেই শেষ করছি জানিও সবাই যে প্রো এক্সপিতে গেলে তোমার তোমাদের কি মতামত যাওয়া উচিত কি উচিত নয় তো আমার মতে যাওয়া উচিত কারণ ভালো এক্সপিরিয়েন্স হয় অনেক কিছু জানা যায় যাই হোক তো আজকের মতো এখানেই শেষ করছি চলো গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ারটা যেন অবশ্যই হয় চলো টাটা গুড নাইট